আচ্ছা আসুন আমরা আজকে ইনস্টাগ্রামের ক্লাস করব তো ইনস্টাগ্রামের যেহেতু আপনাদের সবার অ্যাকাউন্ট আছে সেহেতু আর আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করা নিয়ে ঝামেলা করে লাভ নেই আমরা জাস্ট আমাদের অ্যাকাউন্টটা প্রথমে দেখি প্রফেশনালি আছে কি না আর দুই নম্বর বিষয় হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাতে প্রয়োজন সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিস কথা বুঝতে পারছেন দেখেন এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমি প্রোফাইলের মধ্যে যাই প্রোফাইলটা দেখি একটু আপনি দেখেন ভালো করে আমার প্রোফাইলটা দেখেন আমি আমাকে ফলো আর করে সাতাশশো পঞ্চান্ন জন আর আমি ফলোয়িং করছি চার হাজার উনচল্লিশ জনকে আমি ফলোয়িং করছি আমি ফলোয়িং করছি এটা আর এটা আমাকে ফলো করে ওকে এই যে দেখেন আমি পোস্ট করছি দেখেন আমি কত সুন্দর প্রফেশনালি পোস্ট করছি প্রফেশনাল আমি নিজেকে এমনভাবে পোস্ট করছি যেন আমি কাজ করি বা দেখেন প্রত্যেকটা পোস্টের দিকে তাকান পোস্টগুলোকেও দেখতে প্রফেশনালি মনে হচ্ছে হ্যাঁ এগুলা এই যে পোস্টগুলো এগুলা ফেসবুকের সাথে লিঙ্ক আপ থাকার কারণে এইটা এইটা ফেসবুকের সাথে লিঙ্ক আপ থাকার কারণে এগুলো চলে আসছে এগুলো অনেক সময় চলে আসে ফেসবুকের সাথে লিঙ্ক হয়ে থাকলে আচ্ছা তো এখন আপনার জন্য বিষয়টা হচ্ছে কি আপনি কাজ করবেন আপনার এরকম একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগবে আমরা যারা ফ্রিল্যান্সিং মার্কেটিং কাজ করি তারাদের জন্য প্রথম নম্বর কাজ হচ্ছে আপনার প্রফেশনাল সুন্দর একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগে তারপরে হচ্ছে প্রফেশনাল একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে হিউজ পরিমাণ বায়ার আছে হিউজ পরিমাণ বলা হয় যে ইউটিউবের মার্কেটিংয়ের সবচেয়ে বড় প্লেস হচ্ছে ইনস্টাগ্রাম কথা বুঝতে পারছেন ইউটিউবের সবচেয়ে বড় মার্কেটিং প্লেস হচ্ছে ইনস্টাগ্রাম এই ইনস্টাগ্রাম মার্কেটিং প্লেসগুলা আপনারা কি করবেন রেডি করবেন এটা হচ্ছে আপনি মার্কেট প্লেসের বাইরে থেকে কাজ পাওয়ার জন্য আপনি কি করতে হবে এইভাবে প্রফেশনাল এভাবে বিভিন্ন প্রফেশনাল পোস্ট রেডি হইরে হইরে আপনি কি করতে হবে আপনার ফেসবুকে সরি আপনার ইনস্টাগ্রামে আপনি পোস্ট করতে হইব আপনি মনে রাখবেন একটা বিষয় এইভাবে প্রফেশনালি আপনি মিনিমাম একশোটা পোস্ট করার আগ পর্যন্ত আপনি কাজ পাওয়ার আশা করতেই পারবেন না বুঝতে পারছেন একশোটা কাজ পাওয়ার আগ পর্যন্ত আপনি এরকম পুস্ট কাজ পাওয়া পুস্ট না করার আগ পর্যন্ত কাজ পাওয়ার আশাই করতে পারবেন না মামুনকে মামুন ভাই ওই ভদ্রলোককে বলেন আর আমাকে ডিস্টার্ব না করার জন্য উনি মানে কি শুরু করছে আমি নিজেও জানি না এরকম হইলে কি কাজ করা যায় বা এভাবে কাজ করা যায় ওনাকে বলেন যে কিচ্ছু করার নাই আমার পক্ষে কান্দাছে কান্দিয়া কি করবো সে তার কি কোনো ক্ষতি করছি আমি ঠিক আছে তো এই জন্য আপনি আপনারা সবাই কি করবেন আপনার প্রথম নম্বর কাজ হচ্ছে আপনার প্রোফাইলটা কি ঠিক আছে কিনা আপনি সেটিংসে ঢুকবেন সেটিংসে ঢুকে দেখবেন যে আপনার প্রোফাইলটা প্রথমে ঠিক আছে কিনা এই যে দেখেন প্রথমে একটা এরকম একটা ছবি দিবেন একটা আমি আবারও যাই আমার প্রোফাইলের মধ্যে এরকম একটা সুন্দর করে আপনারা প্রত্যেকে ছবি দিবেন এখানে আপনার আমাদের খেয়া আপু আছেন নিশি আপু আছেন আপনারা দুইজন নিয়ে প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে আপনারা কি প্রোফাইলে ছবি দিলে কোনো সমস্যা হবে যদি সমস্যা না হয় তাহলে আপনারা ছবি দিবেন একটা প্রফেশনালি সুন্দর করে ছবি দিবেন হ্যাঁ আপনি দিবেন না সমস্যা নাই ছবি যদি না দেন তাহলে আপনি প্রফেশনালি অর্থাৎ এরকম কম্পিউটার বা কাজ করেন এই ধরনের একটা ছবি দিয়ে দিবেন বুঝতে পারছেন আচ্ছা, আর যদি দিতে পারেন কোনো সমস্যা নাই সেটা হচ্ছে কে আপু দিতে পারবেন যেহেতু ওনার প্রোফাইলে এখনই ছবি আছে আর যদি নিশি আপু না দেন তাহলে সমস্যা না আর যদি আপনি মনে করেন স্কাপ পইরা মেকআপ মেকআপ লাগাইয়া যদি ছবি দিতে চান তাও দিতে পারেন কথা বুঝতে পারছেন সেটা দিলে হ্যাঁ, না দিলে সমস্যা নাই আচ্ছা সমস্যা নাই ওকে এখন এক কাজ করেন তারপরে আসবো আমরা এডিট অপশনে এডিট প্রোফাইলে দেখবো আমাদের প্রোফাইলটা কি এইভাবে সেট আপ করা আছে ইউজার নেম ঠিক আছে কিনা ওয়েবসাইট তো আপনাদের এখন নাই তাই ওয়েবসাইট নাই এখন একটা বায়ো দিবেন বায়োটা হচ্ছে কি ওই যে আপনি কি কি কাজ করেন দেখেন I'm a digital marketer and SEO expert ঠিক আছে SEO expert YouTube promotion YouTube promotion YouTube SEO ad optimization এখানে একশো পঞ্চাশটা ক্যারেক্টার দেওয়া যায় আমি একটু কম দিছি S M M SMM and S M M SMM and advertising expert ঠিক আছে তারপরে আসুন এইভাবে একটা ইমেল অ্যাড্রেস দিবেন আমি যেভাবে ইমেল অ্যাড্রেস দিচ্ছি ওইভাবে একটা ইমেল অ্যাড্রেস দিবেন তারপরে এখানে মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনি মেল হলে মেল দিবেন ফেমেল হলে ফেমেল দিবেন এই রাইট চিহ্নটা আপনি ঠিক মার্ক দিয়ে রাখবেন তারপরে সাবমিট দিয়ে দিবেন ওকে আচ্ছা এটা বলেই গেছে এরকম সাবমিট দিয়ে দিবেন তো সাবমিট দিয়ে দিলে আপনার এটা কি হয়ে গেল আপনি একটা এই অপশনটা প্রোফাইল হলেন তারপরে প্রফেশনাল অ্যাকাউন্ট প্রফেশনাল অ্যাকাউন্টের মধ্যে এখানে কি দিবেন ডিসপ্লে ক্যাটাগরি এটা ক্যাটাগরিটা দিবেন ইন্টারনেট মার্কেটিং সার্ভিস এখানে আপনি কি কি দিতে পারেন দেখেন এখানে কয়েকটা অপশন আছে আপনি দিতে পারেন product and service music brand shopping and trial category আমি কি দিছি জানি আপনি পার্সোনাল ব্লগ দিতে পারেন প্রোডাক্ট সার্ভিস দিতে পারেন তারপরে ইন্টারনেট মার্কেটিং দিতে পারেন এখানে অনেক কিছু আছে আপনি এখান থেকে ডিসপ্লে ক্যাটাগরি সরি এটা চলে গেছে প্রোডাক্ট সার্ভিস ওকে এখানে এই যে ডিসপ্লে ক্যাটাগরি এখানে টিকমার্ক দিয়ে রাখবেন তারপরে পাসওয়ার্ড এটা তো পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবেন না করলে এভাবে থাক apps and website apps and website হচ্ছে আমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটটা এখানে লিঙ্ক আপ করা যেহেতু এখানে নাই ইমেল নোটিফিকেশন ইমেল নোটিফিকেশনটা হচ্ছে আমাকে যে কোনো কেউ যদি আমাকে নক করে বা কোনো সমস্যা হয় তাহলে যেন সেই বিষয়টা এখানে ইমেল এগুলাতে অন করে দিয়ে রাখবেন এই যেভাবে অন আছে সবগুলো অন রাখিয়ে দিবেন দেখেন সাপোর্ট ইমেল অন রাখবেন প্রমোশন ইমেল অন রাখবেন নিউ ইমেল অন রাখবেন প্রোডাক্টস ইমেল অন রাখবেন সবগুলো অন রাখবেন পুশ নোটিফিকেশন নোটিফিকেশনটা অন করে রাখবেন এখানে নোটিফিকেশন মানে হচ্ছে আপনার কাছে যা যে নোটিফিকেশনটা আসে সেটা যেন আসে এভরিওয়ান এটা এটা এইভাবে রাখবেন অফ রাখবেন এটা আর এগুলো অন রাখবেন এইভাবে তারপরে আসেন ম্যানেজ কন্ট্যাক্ট ম্যানেজ কন্ট্যাক্টটা হচ্ছে আপনার মোবাইল নাম্বারে যে কন্ট্যাক্টগুলো আছে এটা মোবাইলের কাজ এটা না দিলেও চলবে সমস্যা নাই প্রাইভেসি এটা হচ্ছে আপনি প্রাইভেট অ্যাকাউন্ট না show active status active status এটা দেখাইবে এটা দিয়ে দিলে আপনার অ্যাকাউন্টটা প্রাইভেট হয়ে যাব আপনি তো অবশ্যই পাবলিক অ্যাকাউন্ট চালাইবেন প্রাইভেট অ্যাকাউন্ট না তারপরে এডিট স্টোরি এডিট স্টোরিটা একটু আমরা দেখি এখানে এডিটে এসে এই যে দেখেন এখানে রিপ্লাই প্রত্যেককেই দিতে পারি তারপরে সেভ স্টোরি প্রত্যেককেই শেয়ারিং অল ঠিক আছে all show to message okay ঠিক আছে share your story to feedback ঠিক আছে অল তারপরে আসুন ইন্টারেস্ট টপিক ম্যানেজ ইন্টারেস্ট ওই যে স্যার উপরে এডিট লেখা আছে না স্যার এডিট প্রোফাইল হ্যাঁ এডিট প্রোফাইল স্যার এর নিচে স্যার প্রফেশনাল অ্যাকাউন্ট লেখা আছে হ্যাঁ, এই অপশনটা আমার নাই এই যে প্রফেশনাল অ্যাকাউন্ট কেন নাই বুঝলাম স্যার আমি থেকে জয়েন করতে পারছি না কেন বুঝলাম না হ্যাঁ স্যার আমি স্যার এটা স্যার প্রাইভেসি এন্ড সিকিউরিটি তে স্যার ক্লিক করলে সেখানে লেখা থাকে অ্যাকাউন্ট প্রাইভেসি একটা হচ্ছে প্রাইভেট অ্যাকাউন্ট যেটা স্যার আমার টিক চিহ্ন দেওয়া নাই স্যার কারণ জানি প্রাইভেট অ্যাকাউন্ট গুলো সব জাস্ট আমার ফলোয়াররাই দেখতে পারবে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তাহলে এটা তো না থাকার কথা না আচ্ছা পরে দেখতেছি privacy and security privacy and সিকিউরিটির মধ্যে ইন্টারেস্ট কমেন্টস এটা ঠিক আছে পটস অটো অ্যাড অটোমেটিক্যালি এটা ঠিক আছে তারপরে হচ্ছে two factor authentication two factor authentication হচ্ছে আপনি যদি আপনার এটা ভেরিফাই করে রাখেন তাহলে আপনার অ্যাকাউন্টটা কেউ হ্যাক করতে পারতো না কেউ যদি আপনার অ্যাকাউন্টটাকে হ্যাক করতে চায় তাহলে আপনার কাছে একটা কি যাবে একটা মেসেজ যাবে সেই কোড নাম্বার যাবে এই যে ইউজ টেক্সট কেউ যদি এটাতে আপনার টু ফ্যাক্টর দেয়া থাকে কেউ যদি আপনার এটাতে হামলা করে তাহলে আপনার কাছে সাথে সাথে মেসেজ যাবে মেসেজের মধ্যে একটা কোড যাবে সেই কোডটা আপনি দিলে তারপরে সে কি করতে পারবে দিতে পারবে তারপরে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি হেল্প এখানে যদি কোনো হেল্প থাকে এটা দিবেন এলা মেনশন যে কেউ মেনশন করতে পারবে এভরি ওয়ান তারপরে your page post allow other to use your post yes like hide like না কখনোই হাইড লাইক করবো না আমরা তারপরে allow tags from yes everyone তোর মেসেজ ম্যানেজ মেসেজ সেটিংস আমরা মেসেজ সেটিংসটা একটু ম্যানেজ করে আসি message don't receive request don't receive request না মেসেজ রিকোয়েস্ট এটা আমরা দিয়ে দিব তারপরে আসুন ফিডব্যাক ফ্যান্ড এটা দেয়া যায় না এটা দেয়া যায় না এভাবে তাকে people with your phone number না তারপর এড ইয়ার ফেসবুক অ্যাকাউন্ট আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করতে চান তাইলে ওখানে ক্লিক করলে ওখান থেকে অ্যাড করা যায় others Instagram message request yes এগুলো সব দেখেন এইভাবে every everyone everyone দিয়ে রাখবেন ওকে তারপরে আসুন অ্যাডস অ্যাডস হচ্ছে এটা অন্যটা একটা topic add topic topics freelancer এটা হচ্ছে অন্য একটা টপিক সেটা অন্য একটা ক্লাস এটা নিয়ে এখন তাক ওইভাবে তারপরে আসুন লগিং অ্যাক্টিভিটিস এটা তো আর বুঝতে পারছেন ইমেল ফ্রম ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম থেকে যদি কোনো ইমেল দেয় তাহলে এটা সিকিউর এইটাতে টিক চিহ্ন দিয়ে রাখবেন তাহলে আপনাকে কেউ যদি কোনো স্ক্যামিং করতে চায় তাহলে আপনার কাছে ইমেল চলে যাবে তারপরে ডিজিটাল কালেক্টিবল এটা তো নতুন আনছে দেখি ডিজিটাল কালেক্টিকেবল কালেক্টিবল দেখুন সিকু securely connect your digital wallet get start continue meta continue okay add wallet get start continue activities এটা হচ্ছে আপনার ওই যে মেটা হচ্ছে ফেসবুকের অ্যাডস ম্যানেজার ক্রিয়েট করার পরে এটাকে মেটা বলে তো এটা আপনাকে দেখিয়ে দিব সমস্যা নাই তারপরে হচ্ছে সুইচ এ প্রফেশনাল অ্যাকাউন্ট এই যে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট এখানে প্রফেশনাল অ্যাকাউন্টে আছে আপনি পার্সোনাল অ্যাকাউন্টে যদি যেতে চান তাহলে এটাতে ক্লিক করবেন এই জন্যই মন সম্ভবত আবদুল্লা ভাই এটা আসে না কারণ এখানে প্রফেশনাল অ্যাকাউন্ট আর পার্সোনাল অ্যাকাউন্টের বিষয়টা আচ্ছা এখন আমরা একটু বাম দিকে আসি বাম দিকে হচ্ছে আপনার হুম হুমে মারলে আপনি হুমে চলে যাবেন সার্চ এক্সপ্লোর এগুলো তো জানেন রিলস রিলস মানে হচ্ছে ছোটো ছোটো ভিডিও আপলোড করা মেসেজ নোটিফিকেশন ক্রিয়েট ক্রিয়েট মানে হচ্ছে অ্যাডস আপনি ওই জায়গায় ক্রিয়েট করবেন অ্যাডস করবেন কোনো আপনি আপনাদের অনেকের হয়তো বা নিচে এরকম আসতে পারে নিচে এই অপশনগুলো এই জায়গার মধ্যে নিচে আসতে পারে নিচে আসলে আপনি এখান থেকে নিচ থেকে যে কোনো এক জায়গা থেকে এই জায়গায় মনে করে আসেন এখানে ক্রিয়েট শব্দটা যেখানে থাকবে ওই জায়গা থেকে দিতে হবে এটা অনেক সময় এরকম হয় আবার এভাবেও হতে পারে সমস্যা নেই ক্রিয়েটে ক্লিক করলাম ক্রিয়েটে ক্লিক করার পরে সিলেক্টে ক্লিক করলাম আচ্ছা তার আগে আমরা একটা ডিজাইন ক্রিয়েট করে ফেলি কারণ আমরা যতক্ষণ পর্যন্ত একটা পোস্ট ক্রিয়েট না করবো ততক্ষণ পর্যন্ত আমরা পোস্ট করতে পারতাম না এই জন্য আমরা একটা পোস্ট ক্রিয়েট করবো পোস্ট ক্রিয়েট করার জন্য আমরা ক্যানভাতে যাই ক্যানভাতে যাওয়ার পরে আমরা এখান থেকে এখানে সার্চ দিলাম কি সার্চ দিলাম সার্চ দিলাম মনে করেন আমরা আমাদের ওই যে ইনস্টাগ্রাম পোস্ট এই ইনস্টাগ্রাম পোস্টটা আমরা সার্চ দিব হ্যাঁ Instagram post Instagram story Instagram post কইরে ইনস্টাগ্রাম পোস্ট এই যে ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ার ইনস্টাগ্রাম পোস্টে ক্লিক করলাম আমাদের ইনস্টাগ্রাম পোস্টটার সাইজ ওখানে চলে আসবে এখন এখানে সেই চলে আসার পরে আমরা একটা পোস্ট রেডি করবো সেই পোস্টটা কিভাবে রেডি করবো সেটা আমাদের একটা প্রফেশনাল পোস্ট হইতে হইব এবং আমরা আমাদের কাজ রিলেটেড পোস্টটা বানাইতে হইব এখান থেকে আমরা একটা পোস্ট চুজ করি এই পোস্টটা আমাদের কাজ রিলেটেড ঠিক আছে কোনটা দেওয়া যায় স্যার পরে একটু কথা বলবো জি বলেন স্যার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কি দুইটা থাকা যাবে সমস্যা নাই পা হই যে আব্দুল্লাহ ভাইয়ের ছয়টা আছে বললো না আচ্ছা পিন্টারেস্ট পিন্টারেস্ট একটাই স্যার আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করছিলাম তো তো এখানে আমাকে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট খোলাইছিল তো এটা থাকলে আরেকটা কি করা যাবে না না লগ আউট দিয়ে এই পিন্টারেস্ট অ্যাকাউন্ট হচ্ছে একটা আইপি থেকে একটাই পিন্টারেস্ট অ্যাকাউন্ট গুগল আপনার লিঙ্কডিনের মধ্যেও একটা আপনার যে থেকে একটা অ্যাকাউন্ট আপনি কি অ্যাফিলিয়েট মার্কেটিং এ সাকসেসফুল হইছেন জি না আমি পুরোটা করি নাই ও আচ্ছা বুঝতে পারছি আচ্ছা তাহলে ওইটা আমি পরবর্তীতে সমস্যা নেই ওইটাতে আপনি সেটআপ নতুন করে সেটআপ করে নিয়ে নেবেন সমস্যা নেই ওই পিন্টারেস্ট অ্যাকাউন্টটাই আপনি যেটা আছে ওইটা ইজ গোল্ড আচ্ছা। মনে রাখবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা সেক্টর মনে রাখবেন ইজ গোল্ড সোশ্যাল মিডিয়া যত পুরাতন হবে আপনার তত লাভ তত ভালো ঠিক আছে অ্যাকাউন্টটাকে সিকিউর তার সাথে আপনার কাজকর্ম করতেও সুবিধা আচ্ছা এখান থেকে আমরা একটা পোস্ট ক্রিয়েট করি কি ধরনের একটা পোস্ট ক্রিয়েট করতে পারি আমরা দেখি এখান থেকে একটা পোস্ট সুন্দর দেখে একটা স্যার আজকে আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন হ্যাঁ দেখবো অবশ্যই দেখবো আপনি ক্লাসটা শেষ হইতে বলবেন এই পোস্টটা নেই আমরা এখান থেকে আমরা কিছু এডিট মেডিট কইরে একটা পোস্ট বানাই ফেলবো ঠিক আছে যেমন আমি ফোকাস দেই বেশি ইউটিউব মার্কেটিংয়ের উপর এই জন্য আমি ইউটিউবের উপরে একটা পোস্ট রেডি করবো আজকে ওকে আচ্ছা ঠিক আছে তিরিশ পার্সেন্ট অফারটা তাক এখানে লিখলাম স্যার আমাদের ফেসবুকের পেজের তারপর গ্রুপের এই মানে পোস্টগুলো কিরকম হবে স্যার ওই তো ওখান থেকে পোস্টগুলো রেডি করবেন মানে কি টাইপের পোস্ট কি মাথায় আসে না ও আচ্ছা আপনি তো ডিজিটাল মার্কেটিং এগুলাই লিখবেন যে আমি বর্তমানে লিখবেন আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আর Facebook YouTube Instagram Twitter LinkedIn তারপরে ইউটিউব প্রমোশন তারপরে হচ্ছে আপনার গুগল মার্কেটিং এক্সপার্ট এগুলা দিয়ে দিবেন পরবর্তীতে ধীরে ধীরে আসবে সবগুলা দেখবেন ক্লাস শেষ হইলে যে ক্লাসটা শেষ হইব সেই ক্লাসটাই তো আপনি বুঝতে পারবেন দেখেন ইউটিউব প্রমোশন ওকে আচ্ছা এই অপশনটা দেখে তারপরে আসুন এখান থেকে টিতে দিলাম এখানে হেডলাইন আচ্ছা এখানে লেখি monetize your just 30 days monetize your youtube channel just 30 days okay আমার মনিটাইজ বানান বলে হয়েছে এটা ওকে আচ্ছা এটা আমরা একটু ছোটো হরি এখান থেকে এই যে আন্না ওই দিক থেকে ওই দিলে ওই যে মধ্যখানে যে গ্যাপ যেগুলো হয়েছে গ্যাপগুলো ছোট হইব আচ্ছা এখন দেখেন আমাদের এই লেখাটা কেমন জানি হয়ে গেছে আচ্ছা আমরা এখানে দিই তো এইভাবে দিই এভাবে দিলে আমরা তাইলে এইটাই দেওয়া লাগবে মনিটাইজ ইউর ইউটিউব চ্যানেল এখন আমরা কি করবো ওখান থেকে ওই যে add a sub sub heading দিব সাব হেডিংয়ে কী লিখবো আমরা লিখবো এক নাম্বার দিব এক নাম্বার দিব আমরা ফুল চ্যানেল জি ও আল্লাহ আমিন গুগলে অত বাস দেয়া দর্শ এক ঘন্টা শেষ হয়ে গেলে মানে লিঙ্ক অটোমেটিকলি সাসপেন্ড হয়ে যাবে তুষার ভাই এক ঘন্টা শেষ হয়ে গেলে লিঙ্ক নষ্ট এখন সাসপেন্ড হয়ে যায় অটোমেটিকলি আচ্ছা ঠিক আছে আমরা কত দূর পর্যন্ত আসছিলাম আচ্ছা তাইলে আমরা এখান থেকে কি করব এগুলো লিখবো ফুল চ্যানেল অপটিমাই জেসন দুই নাম্বার কি দিব কি ফাইসা গেল এন কোথেকে ফাইসা গেল আচ্ছা full channel optimization video SEO for rank 3 number দি মু I will take you more and views 어 তারপরে হচ্ছে thumb line thumb line okay আমার কিবোর্ডে একটু প্রবলেম করতেছে সবগুলো সব একদম ধীরে ধীরে সমস্যা হয়ে যেতেছে একটা ইয়ার না balloon Minuten. Die HUM Thumbnail. The account is 9 Hong. N-I-N-E is 9. 3 N-I-E-Q-M-B. T-H-U-M, 11 for the আমার কিবোর্ডে প্রবলেম করতেছে ভাই হ্যাঁ কিবোর্ডে প্রবলেম করতেছে e আচ্ছা এই লেখাগুলারে আমরা একটু এই লেখাগুলোর আমরা অন্য কোনো কালার করা যায় কিনা দেখি একটু আমরা এখান থেকে যে কালারে ক্লিক করলাম কন্ট্রাক্টে আচ্ছা। আসি কন্ট্রাক্টে আসলে the Girvarina. Do you think? book now go return lady aita one is a अच्छा তাইলে এখন আমরা কি করি এইটারে সেভ করি ওকে ডাউনলোড করলাম এখন আমরা কি করব এখন এটা পোস্ট করব তাই না তাহলে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলাম তারপরে আসুন সিলেক্ট ফ্রম কম্পিউটার আমরা কম্পিউটার থেকে সিলেক্ট করি ডাউনলোডে আমাদের এইটা রেডি করে রাখছি এখান থেকে নিয়ে আসলাম তারপরে দিই নেক্সট তারপরে দিই নেক্সট এখন আমরা এখানে কিছু লেখবো এখন আর লেখার প্রয়োজন নাই চ্যাট জিডিপিটি যদি আপনার থাকে তাইলে সে আপনাকে হেল্প করে লেখা দিব দেখেন আমাকে কিভাবে চ্যাট জিডিপিটি লেখা দেয় একটু আমরা ওয়েট করি কি নেক্সট নেক্সট নেক্সট আমরা লিখি write description I am a YouTube promotion expert দেখেন আই আগে এই বিষয়গুলো লেখা দিতে প্রচুর সময় লেখত ঠিক আছে <clears throat> এখন দেখেন সে আমাকে লেখা দিয়ে যে as a YouTube promotion expert my premier primary goals is a help contact creation expand their audience and increase their visibility for the their YouTube channel I have a deep understanding of the YouTube platform and its algorithms as well as দেখতে পাচ্ছেন সুন্দর করে সে আমাকে কি দিচ্ছে একটা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছে আচ্ছা সে ডেসক্রিপশন দিয়ে দিছে সেই ডেসক্রিপশনটা আমরা ওখান থেকে নিয়ে নিলাম এটা কিন্তু একটা রিয়েল ডেসক্রিপশন এবং এটা যে পড়বে সে এর কাছে মনে হবে যে আমি একটা প্রফেশনাল মানুষ ওকে তাহলে এই ডেসক্রিপশনটা আমি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে আমার কাজ শেষ না আমি কিছু হ্যাশট্যাগ ইউজ করবো হ্যাশট্যাগ কাকে বলে হ্যাশট্যাগ কাকে বলে ওইভাবে হ্যাশ দিবেন হ্যাশ দেওয়ার পরে মানুষ এমন কিছু ওয়ার্ড নিয়ে ইউজ করে যেখানে সেই ওয়ার্ডগুলোকে মানুষ সার্চ করে সেই রকম ওয়ার্ড যেমন হচ্ছে ইউটিউব প্রমোশন ইউটিউব এই যে দেখেন ইউটিউব প্রমোশন এখন পর্যন্ত ইউটিউব প্রমোশন নিয়ে এক কোটি সাব না সরি এক লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো ছেষট্টিটা পোস্ট হয়েছে একটা প্রমোশন দুই নম্বরটা হচ্ছে দুই নম্বরটা হচ্ছে কি দুই নম্বরটা হচ্ছে মনে করেন ইউটিউব অপটিমাইজেশন এই যে ইউটিউব অপটিমাইজেশন এরকম পঁচিশটা দিতে পারবেন তিন নম্বরটা হচ্ছে জাস্ট ইউটিউবার ইউটিউবার আবার হচ্ছে YouTubers YouTube YouTuber YouTubers YouTuber USA YouTuber USA YouTuber Canada YouTube blogger YouTube blogger তারপরে হচ্ছে ইউটিউব চ্যানেল তারপরে হচ্ছে YouTube YouTube video YouTube gaming YouTube singer singer YouTube YouTube YouTube art ঠিক আছে ওকে লোকেশন দেওয়ার আগে এখানে একটা লিঙ্ক দিতে হইব এখন তো আপনাদের ফাইবারের লিঙ্ক নেই আপনারা যখন ফাইবার থাকবো তখন ফাইবারের লিঙ্ক দিবে এখন দিয়ে দিবে আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিবা ঠিক আছে এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক এইটা দিয়ে দিই আমি একটা লিঙ্ক দিয়ে দিবেন তারপরে লোকেশন দিবেন কি ইউএসএ অবশ্য কানাডা ইত্যাদি ইত্যাদি দিতে পারেন United State of America Canada ইত্যাদি দিতে পারেন কোনো সমস্যা নাই ওকে তারপরে দিবেন শেয়ার আচ্ছা শেয়ার দিয়ে দিলাম আচ্ছা এখন দেখি আমি আমার হোমে যাই দেখেন আমার একটা পোস্ট হয়ে গেছে এখন পোস্টটা আমি একটু যদি দেখি দেখেন আমার এখানে কি লেখছে ইন দিছে এগুলো হচ্ছে আমার হ্যাশট্যাগ এখন নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হ্যাশট্যাগ এই হ্যাশট্যাগুলো আমাকে আমার পুস্টটা র্যাঙ্ক করে দিতে লাভবান করবে র্যাঙ্ক করে দেওয়া মানে কি র্যাঙ্ক করে র্যাঙ্ক করে দেওয়া মানে হচ্ছে আমাকে পুস্টটা সবার উপরে দিতে সহযোগিতা করবে আচ্ছা এখন দেখি আমার ইউটিউব প্রমোশন ইউটিউব প্রমোশন এটা হচ্ছে আমার একটা ট্যাগ এখন আমি সেই গ্রুপে সার্চ দিই তো ইউটিউব প্রমোশন হ্যাশট্যাগ দেওয়া ইউটিউব প্রমোশন ইউটিউব প্রমোশন এই গ্রুপে আমরা হ্যাশট্যাগ করছি দেখি আমার এই গ্রুপে আমার এই পোস্টটা পাওয়া যায় কি না প্রথম নম্বর হচ্ছে এরকম গ্রুপে আপনি কি করবেন ফলো দিবেন ফলো দিয়ে তারপরে এই গ্রুপগুলোতে আপনি ঢুকবেন এই যে দেখেন বিসমিল্লাতেই আমার পাইছেন নি একদম প্রথমেই ট্রেক দেওয়ার কারণে একদম প্রথমে কি করছে আমার গিটটা চলে আসছে দেখেন এর আগে চলে আসছে কথা বুঝতে পারছেন তাইলে এখন আমি এখানে পাচ্ছি দেখি অন্য জায়গায় পাওয়া যায় কিনা ইউটিউবার্সে পাই কিনা দেখি হ্যাশট্যাগ ইউটিউবার দেখি ইউটিউবারে পাই কিনা দেখি এই যে চলে আসছে ইউটিউবারে আবার এই পোস্টগুলার পরে আসছে এগুলার একটু পরে আসছে দেখেন এখানে এইচ ডে চলে আসছে ইউটিউবারের যে পোস্টটা যেখানে দিছিলাম তার ওই জায়গার মধ্যে আমার ইউটিউবারের পোস্টটা চলে আসছে তাহলে আমি পোস্টটা পেয়ে গেছি এগুলো র্যাঙ্কে মানে হচ্ছে কোনো ইউটিউবার যদি এই গ্রুপের মধ্যে ঢুকে তাহলে আপনি কি করতে হবে এই গ্রুপের মধ্যে আইসে আমার এই পোস্টটা দেখব দেখা যদি তার পছন্দ হয় দেখেন আমার পোস্টটা কিন্তু বাসছে না চোখে বাসার মতো বাসছে না আপনি একটা পুশ দিবেন যেটা চুকে বাসবে সেরকম একটা এই এই পুষটা চুকে বাসতেছে কিন্তু এই পুষটা চুকে বাসতেছে আমার পুষটা চুকে বাসে নাই তাহলে আমি কাজ পাওয়ার সম্ভাবনা কম আপনি পুষ দিতে হবে এরকম চুকে বাসে তাহলে সে এখন যদি কাজ নাই দিয়ে আপনাকে একটা লাইক দিতে পারে একটা ফলো দিতে পারে অথবা আপনার এই বিষয়গুলো সে পড়তে পারে ঠিক আছে সো দ্যাট আপনাকে কি করতে হবে ওই পুস্টটা আপনি পড়তে হইব এটা হচ্ছে আপনার কাজ আর পুস্টগুলো এইভাবে সুন্দর করে দিতে হবে অ্যামাজিং করে দিতে হবে আপনি আরেকটা কাজ করবেন এইভাবে সার্চ দিয়ে দিয়ে বিভিন্ন গ্রুপে যুক্ত হবেন যেমন ইউটিউবার হ্যাশট্যাগ আমি আপনাকে কোন কোন গ্রুপগুলোতে আপনি যুক্ত হবেন সেই গ্রুপগুলোর একটা তালিকা আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব সেখান থেকে দেখে আমি যতটা গ্রুপের তালিকা দিব প্রত্যেকটা গ্রুপে আপনারা যুক্ত হবেন বুঝতে পারছেন আগের যুক্ত এই যে ফলো দিবেন এইভাবে ফলো না দেন যদি এই গ্রুপগুলোতে যদি আপনি ফলো না দেন তাহলে আপনি আপনার এই হ্যাশট্যাগুলো কাজে আসবে না আপনার ফলোয়ার বাড়বে না আপনার ফলোয়িং বাড়বে না আপনার কাজের সম্ভাবনাও আসবে না আপনি গ্রুপগুলোতে ফলো দিবেন তারপরে এইভাবে গ্রুপগুলার ট্যাগ রিসার্চ করে করে আপনি ট্যাগ দিবেন তারপরে পোস্ট করবেন পোস্টগুলো আপনার চোখের সামনে চলে আসবে র্যাঙ্কে চলে আসবে তখন আপনি একটা পোস্ট দিলে সেই পোস্টটাতে মানুষ দেখবে বা এক এক পাঁচ হাজার জন মানুষে দেখে যদি একজন মানুষ আপনাকে নক দেয় সেটাই আপনার জন্য সবচেয়ে বেস্ট একটা ওয়ে হয়ে দাঁড়ায় কথা বুঝতে পারছেন সো দ্যাট আমরা এদেরকে খেয়াল রাখবো প্রতিদিন একটা করে কমপক্ষে একটা করে সর্বোচ্চ তিনটা সর্বনিম্ন একটা মনে রাখবেন সর্বোচ্চ তিনটা সর্বনিম্ন একটা আমি পোস্ট করব আমার প্রত্যেকটা প্রফেশন প্রোফাইলের মধ্যে আমি যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভিটিস না বাড়াইব ততক্ষণ পর্যন্ত আমার কাজ পাওয়ার আশা নাই আপনার ফ্রিলান্সিংয়ের সবচেয়ে বড় সিস্টেমটাই হচ্ছে আপনাকে প্রফেশনাল হতে হবে আর আপনার অ্যাক্টিভিটিস থাকতে হইব ঠিক আছে বিভিন্ন গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে আপনাকে অবশ্যই জয়েন হইতে হইব আপনি অবশ্যই গ্রুপে জয়েন করবেন আমি আপনাদের প্রায় পঞ্চাশটা থেকে একশোটা হ্যাশট্যাগ দিয়ে দিব সেই হ্যাশট্যাগুলো দিয়ে আপনি আপনারা গ্রুপে যুক্ত হবেন গ্রুপে যুক্ত হইয়া পোস্টগুলো দিবেন আমাকে ফলো দিবেন আমি আপনাকে ফলো ব্যাক দিব আপনার পোস্ট দিবেন আমি আপনার পোস্টে লাইক দিব আমরা এখানে জয়জন আছি প্রত্যেকেই আপনার একে অপরের পোস্টে কী করবো লাইক দিব আমাদের লাইক সংখ্যা যত বেশি বাড়বে আমাদের পোস্টটা তত উপরের দিকে থাকবে লাইক সংখ্যা যত বেশি থাকবে তত আমার পোস্টটা মানুষের চোখের সামনে যাইব আমরা সবাই একে অপরকে কমেন্টস দিব ভেরি নাইস ওয়ার্ক তারপরে it is very activities work you are very active person you are very professional person I like you I am very help help you একে অপরকে এইভাবে ঘটবেন এই কমেন্টগুলো আপনাকে আমাকে সহযোগিতা করবে কি করতে সাকসেস করতে ঠিক আছে আজকে এই পর্যন্ত এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন স্যার সেগুলো কপি স্যার আমরা আজকে সিক্রেট গ্রুপে কি স্যার ক্লাস করে রাখছি স্যার স্যার শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আজকে আমাদের সিক্রেট গ্রুপে কি স্যার ক্লাস দিবেন সপ্তাহে একদিন ক্লাস নেওয়ার কথা ছিল আজকে সিক্রেট গ্রুপে ক্লাস নেওয়ার কথা ছিল স্যার আমি শনি স্যার আমাদের পেইড ব্যাচে যে দিনগুলোতে ক্লাস হবে ওই দিনগুলোতে স্যার আমি সিক্রেট গ্রুপে ক্লাস রাখছি স্যার যাতে কষ্ট কম হয় এই ক্লাসটা করার পরে ওই ক্লাসটা করবো আচ্ছা বুঝতে পারছি এখন কি করা যায় এখন কি আচ্ছা, সিক্রেট গ্রুপে আপনি ক্লাস করান কতক্ষণ তারপরে না হয় আমি অ্যাটেন্ড করতেছি আচ্ছা ঠিক আছে তো আমার চ্যানেলটা দেখবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই অ্যাকাউন্টটা যদি দেখতেন হ্যাঁ দেখব দেখব ওই সিক্রেট গ্রুপ